কি হলো এই বেদের মূল বা পাঁচশো পঞ্চান্ন প্রমোশন আমাদের সীমিত শক্তি দিয়ে আমাদের সীমিত সাহস দিয়ে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল সেই শ্রী শ্রীকৃষ্ণের